গোটা গরম মশলা তেজপাতা আর এক টেবিল চামচ জিরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজবো এই স্টেজে আমি অ্যাড করছি লঙ্কা আর আদা রসুন বাটা প্রায় দু টেবিল চামচ ক্রাশ করা একটা টমেটো দিচ্ছি নুন দেব স্বাদ মতো হলুদ দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ এবার সমস্ত মশলা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা পুরোপুরি কষে এসেছে এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আর দেব ভেজে রাখা সয়াবিন এক দু মিনিটের জন্য এভাবে একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা সো রেডি আমাদের মশালা সয়াবিন কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিয়ে কমেন্ট সেকশানে দেখা হবে নেক্সট ভিডিওতে